আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভাই বোনই কমেন্ট করেছেন মেসেজ করেছেন যে অনলাইনে যদি কেউ হেপস পড়েন আর হেপস পড়াটা না ধরে রাখতে পারেন বা আমার বাচ্চাটা হেপস পড়তেছে কিন্তু ওর পিছনের পাড়াগুলো ইয়াদ নাই উস্তাদ জি আমি কি করতে পারি আমার বাচ্চাটাকে আমি হেফস পড়াইতে চাচ্ছি কিন্তু হেফসটা কমপ্লিট কিভাবে করব আমি তো ভালো উস্তাদ পাচ্ছি না আমি দেশের বাহিরে থাকি এরকম অনেকগুলো কমেন্টই আমার কাছে এসেছে আলহামদুলিল্লাহ তা আমি আপনাদেরকে জানাইতে চাই প্রথম দুইটি যে কথাটা বলবো আমি প্রথম সেটা হচ্ছে যারা অনলাইনে হাফেজ হয়েছেন ইয়াদ করতে পারছেন না বয়স্ক হোক আর বয়স কম হোক যারা অল্প বয়সী যারা হাফেজ হয়েছেন তাদের বিষয়েও কথা বলছি এটা তাদের জন্যই কথা বলছি এটা আর যারা বয়স্ক হেপস পড়ছেন হেপস কমপ্লিট করেছেন তাদের জন্য বলছি একই কথা যারা মূলত হেপস শুরু করেছেন আলহামদুলিল্লাহ অনলাইনে যদি আপনারা ভালো কোনো উস্তাদ পেয়ে যান বা ভালো কোনো উস্তাদের কাছে পড়েন আলহামদুলিল্লাহ আপনি কোরআন শরীফ হেফজ করতে পারবেন এটা একেবারেই সত্য কথা আর অনলাইনে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ জুমের মাধ্যমে হোক যে কোনো ভিডিও অ্যাপের মাধ্যমে হোক আলহামদুলিল্লাহ আমাদের এখন হেফস কমপ্লিট করার জন্য খুবই ভালো একটা সুযোগ আছে আমাদের আগের মতো সেই দিন আর নেই যে বাংলাদেশে ভালো উস্তাদ আছে কিন্তু আমি দেশের বাহিরে থাকি আমি এই ভালো উস্তাদের কাছে কিভাবে পড়ব এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন খুব অল্প ইয়েতে আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে আপনার যে উস্তাদ ভালো মনে হয় আপনি সেই উস্তাদের কাছেই পড়তে পারবেন অনলাইনের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো জায়গায় বসে থেকে আলহামদুলিল্লাহ এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যারা অনলাইনে হেফস করছেন কিন্তু ভুলে যাচ্ছেন ইয়াদ হচ্ছে না যাদের বলবো সবক ইয়াদ হয় না সবক বলতে আমরা যেটা বুঝি যে প্রতিদিনের যে নতুন যে পড়াটা আমরা ওস্তাদকে দেই সেই পড়াটার কথাই আমি বলছি সেই পড়াটা হচ্ছে যদি আপনি ইয়াদ না করতে পারেন সেটা করবেন যেভাবে আমি সেটা আপনাদেরকে বলে দিই আপনি একটা লাইন তিনবার পড়বেন যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল রহমান রাহিম এইভাবে না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এইভাবে তিনবার পড়ে এটাকে হাত দিয়ে আটকায় তারপরে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যদি আপনার হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ নেক্সট আপনি যে আয়াতটা আছে আর রহমান রহিম এই আয়াতে চলে যাবেন আর যদি না হয় আপনি আবার তিনবার দেখে দেখে পড়বেন তারপরে একবার হাত বন্ধ করে আপনি দেখবেন যে আপনার এই লাইনটা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন এই আয়াতটা যদি আপনার হয়ে যায় তারপরে আপনি নেক্সট যে আয়াতটা আছে দুই নম্বর আয়াত সেটা আপনি পড়বেন আল্লাহমান রহিম আল্লাহমান রহিম আল্লাহমান রহিম এটা আপনি যখন তিনবার পড়বেন আপনার যখন হয়ে যাবে তখন আপনি আবার সে পূর্বের লাইনে চলে যাবেন প্রথম লাইনে আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন আল্লাহমান রহিম আবার আপনি তিন নম্বর আয়াতটা পড়বেন মালিক ইয়ৌমিদ্দিন মালিক ইয়ৌমিদ্দিন মালিক ইয়ৌমিদ্দিন এরকমভাবে পড়ে আপনি এই আয়াতটাকে আটকায় রাখবেন বলবেন মালিক ইয়ৌমিদ্দিন যদি আপনি না দেখে পড়তে পারেন আবার আপনি পূর্ব লাইনে চলে যাবেন আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন রহমান রাহিম মালিক ইয়ৌমিদ্দিন এটা ঢেকে একদম মুখস্থ পড়বেন তারপরে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ এইভাবে আপনি একটা পৃষ্ঠা ইয়াদ করতে পারেন আলহামদুলিল্লাহ এই পৃষ্ঠাটা যদি আপনার ইয়াদ হয়ে যায় সর্বোচ্চ যে মিনিটগুলো লাগবে আমি বলে দিচ্ছি সর্বোচ্চ আধা ঘন্টাও লাগবে না আপনার এক পৃষ্ঠা ইয়াদ হয়ে যাবে আপনি যদি মাঝখানে কথা না বলেন মনোযোগ দিয়ে পড়েন ইনশাআল্লাহ তারপরে লাস্ট যে কথাটি আমি বলবো ইনশাল্লাহ সেই কথাটি হচ্ছে যাদের কোরআন শরীফ ইয়াদ নাই হেফস পড়েছেন অনলাইনে পড়েন যেভাবেই পড়েন সবার জন্যই বলছি আপনারা যদি কোনো পাড়ায় ইয়াদ করতে না পারেন যদি মনে করেন যে আপনি পাঁচ পৃষ্ঠা করে শোনাইতে পারবেন তাহলে নিকটত্ব যে ওস্তাদ আছে আপনার সে ওস্তাদদের কাছে আপনি পাঁচ পৃষ্ঠা করে শোনাবেন এটা যদি সম্ভব না হয় যদি অনলাইনে শোনান তাও শোনাবেন কোনো সমস্যা নাই এমনিভাবেই শোনাইতে পারবে আর ইয়াদ করার যে বিষয়টা ইয়াদ যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি ইয়াদটা করবেন হচ্ছে এক পৃষ্ঠা করে আমি যেভাবে সবকটা বলে দিলাম এক লাইন করে পড়বেন আমি এইভাবেও পড়তে পারেন আপনার যদি পাঁচ পিসটা পড়ার ক্ষমতা না থাকে তাহলে আপনি এক পৃষ্ঠা করে শোনাবেন ওস্তাদকে প্রথম এক পৃষ্ঠা নিয়ে যাবেন তারপরে আরেক পৃষ্ঠা নিয়ে যাবেন তারপরে আরেক পৃষ্ঠা করে নিয়ে যাবেন এইভাবে পাঁচ পৃষ্ঠা যখন হবে আপনি তখন একের থেকে পাঁচ আবার একসাথে নিয়ে যাবেন ইনশাল্লাহ এইভাবে করতে থাকেন আর কমেন্ট আপনারা লিখে দিবেন আপনাদের কি সমস্যা হচ্ছে কোরআনে বিষয়ে আমি আজকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন না হোক ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি একটা আপডেট প্রতিদিন হোক এক সপ্তাহের মধ্যে হোক একটা আপডেট দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব কোরআন শরীফ জন্য আপনারা হেফস করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সেই চেষ্টাটাই আপনাদেরকে করব ইনশাল্লাহ আর আমি আমার যতটুকু সাধ্যে আছে ইনশাল্লাহ কোরআনের যে কোনো সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ যত সম্ভব ইনশাল্লাহ আপনাদের কথা অনুযায়ী আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব আমাদেরকে আল্লাপাক কবুল করুন কোরআনের জন্য কোরআনের খাদেম হওয়ার জন্য তৌফিক দান করুন কোরআন শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আর এটা বেশি বেশি করে আপনারা ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ কোরআনের উপকার জন্য সবাই পায় আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত